আমরা আজকে এসেছি টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে আজকে দেখব আমরা টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি ব্রিটিশ সরকার জমিদারি প্রথা চালু করলে কালীচরণ সাহা ও আনন্দ সাহা করটিয়া চব্বিশ পরগনার জমিদারদের নিকট থেকে বিপুল অর্থের বিনিময়ে ক্রয়করণের জমিদারিত্ব শুরু হয় জমিদারি শাসন আঠারোশো সালের আগে স্পেনের করিডফা নগরীর আদলে নির্মাণ করা হয়েছিল জমিদার বাড়িটি জমিদার বাড়ির সামনেই রয়েছে বিশাখা সাগর নামে একটি দিঘি বাড়িটিতে প্রবেশের জন্য রয়েছে দুটি সুরম্য গেট মহারাজ জমিদার বাড়িটি মূলত চারটি ভবনে বেষ্টিত Maharaj Lodge Ananda Lodge Chowdhury Lodge ও কালীচরণ লজ মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে কালীচরণ লজের সামনে চোখ ধাঁধানো নকশার একতলা ভবন যা বর্তমানে মিউজিয়াম হিসাবে ব্যবহৃত করা হচ্ছে এই মিউজিয়ামে প্রতীকী হিসাবে মোগল আমলের পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে বর্তমান সময়ের পুলিশ কর্মকর্তাদের ভাস্কর্য তৈরি করে রাখা আছে জমিদার আমলে ব্যবহৃত তৈজসপত্র সুন্দর করে সাজানো আছে এখানে জমিদার বাড়ির অপূর্ব কারুকাজ ও নির্মাণশৈলী দর্শনার্থীদের মুগ্ধ করে দেয় বিশাল এলাকা জুড়ে মহেরা জমিদার বাড়িটি অবস্থিত হঠাৎ করে দেখলে মনে হবে কালের সাক্ষী হয়ে সবুজ ঘাসের চাদরে যেন ফুটে আছে বিশাল শ্বেতপদ্ম ভবনগুলোর নির্মাণশৈলী রোমান মোঘল সিন্ধু খিকুদের সাথে মিল রয়েছে ভবনের পেছনের দিকটাতে রয়েছে দুটি পুকুর রানী পুকুর ও পশরা পুকুর কষা পুকুরের ঠিক পাশেই রয়েছে মিনি চিড়িয়াখানা ও শিশু পার্ক পরিবার নিয়ে অবসর সময়ে বিনোদনের উত্তম পিকনিক স্পট হলো মহেরা জমিদার বাড়ি মনোরম পরিবেশ নেই কোনো বকাতেতের উৎপাদ ইচ্ছা হলে আপনিও ঘুরে যেতে পারেন মহেরা জমিদার বাড়িতে